আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাত আশা করি আপনারা সকলে মহান আল্লাহ তালার বিশেষ মেহরবানি ও দয়ায় ভালো আছেন যেসব কারণে ব্যবসায় বরকত কমে যায় ব্যবসার প্রতি গুরুত্ব দিয়ে নবীজি সাল আলী ওয়াসাল্লাম বলেছেন তোমরা ব্যবসা করো কেননা রিজিকের দশ ভাগের নয় ভাগই রয়েছে ব্যবসায় শুধু তাই নয় যদি কোনো ব্যক্তি হালাল জীবিকা অনেশন করতে গিয়ে নিজেকে উৎসর্গ করে দেয় তাহলে সে শহীদ হিসেবে পরগণিত হবে এত সুন্দর ঘোষণার পরও ব্যবসায় কেন বরকত কমে যাবে তাহলে কি হাদিসের এসব ঘোষণা অর্থহীন না হাদিসের এসব ঘোষণা মোটেই অর্থহীন নয় বরং যেভাবে ব্যবসা করার জন্য দিক নির্দেশনা এসেছে সেভাবে ব্যবসা না করলে ওই ব্যবসায় বরকত পাবে না নিয়েও বহির্ভূত ব্যবসায় বরকত কমে যায় হাদিসের একাধিক বর্ণনায় একথাও বলেছেন বিশ্বনবী সাল আলী ওয়াসাল্লাম আর তা হল হজরত আবু হুরাইরা রদুল্লাহ তালা আনহু বর্ণনা করেছেন আমি রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লামকে বলতে শুনেছি তিনি বলেছেন বেচা কেনায় বেশি বেশি কসম খাওয়ার মালের কাটতি অর্থাৎ বিক্রি হয় কিন্তু আল্লাহ তাতে বরকত দূর করে দেয় বুখারি মুসলিম আবুদাউদ নাসাই ও মুসনাদে আহমাদ অন্য একটি হাদিসে রয়েছে হজরত আবু কাতাদা রদিয়াল্লাহ তালা আনহু বর্ণনা করেছেন রসুল্লাহ সাল আলী হাসাল্লাম বলেছেন ব্যবসা বাণিজ্যে বেচা কেনায় বেশি বেশি কসম খাওয়া থেকে বেঁচে থাকবে এর কারণে সাময়িক পণ্য বিক্রি বেশি হলেও পরিশেষে এ ব্যবসায় বরকত কমে যায় মুসলিম নাসাই ইবনে মাজা মুসনাদে আহমদ জামে ও তার্গিব হজরত কয়েস ইবনু আবু করাজাহ রজ্লাহ তাহলা আনহু বর্ণনা করেছেন রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লামের সময় আমাদের ব্যবসায়ীদের শামাসিরা দালাল গোষ্ঠী হিসেবে অভিহিত করা হতো একবার রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম আমাদের কাছ দিয়ে যাবার সময় আমাদের ওই নামের চেয়ে আরো উত্তম ও সুন্দর নামে অভিহিত করলেন রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম বললেন হে ব্যবসায়ী সম্প্রদায় ব্যবসা কার্যে অনর্থক ও নিষ্প্রয়োজনে কসম কাটা হয়ে থাকে তাই তোমরা ব্যবসা বাণিজ্যের সঙ্গে সঙ্গে বিশেষভাবে দান সৎকাও করবে আবু দাউদ নির্মিজি নাসাই ইবনে মাজা ও মুসনাদে আহমদ হজরত উবাইদ ইবনু রিফায়া তার বাবার মাধ্যমে নবী সাল্লু আলী হোসাল্লাম থেকে বর্ণনা করেছেন রসুল্লাহ সাল্লু আলী হোসাল্লাম বলেছেন কেয়ামতের দিন হাসরের ময়দানে ব্যবসায়ীগণ বৎকার রূপে উপস্থিত হবেন অবশ্য যারা মুত্তাকি ফরেসগার নেককার ও সত্যবাদী হবেন তারা এরূপ হবে না তিরমিজি ও ইবনে মাজা মনে রাখতে হবে ব্যবসা বাণিজ্যে কোনোভাবে কসম করা যাবে না যদি কেউ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিংবা পণ্য কেনা বেচায় বেশি বেশি কসম করে তবে তার ব্যবসায় বরকত হয় না বরং বিক্রি বেশি হলেও তাতে বরকত কমে যায় তাই ব্যবসা করতে হবে সততা ও আমানতদারিতার সঙ্গে তবেই রয়েছে উত্তম প্রতিফল যেভাবে হাদিসিফাকে প্রিয়নবী সাল্লাহ আলী হাসাল্লাম ঘোষণা করেছেন হজরত আবু সাইদ রদুল্লাহ আনহু বর্ণনা করেছেন রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম বলেছেন যারা সত্যবাদী আমানতদার ব্যবসায়ী কেমতের দিন তারা নবী সিদ্দিক ও শহীদদের দলে থাকবেন তিরমিজি ও কুত্তনি হজরত সুফায়া রজল্লাহ তালা আনহু বর্ণনা করেছেন রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম বলেছেন তোমাদের আগের উমতের এক লোকের কাছে মৃত্যুর মালাক ফেরিস্তা তার রুহ কবজ করার জন্য উপস্থিত হলেন ওই লোককে জিজ্ঞাসা করা হলো তুমি কি কোনো বিশেষ নেক আমল করেছ লোকটি বলল আমার স্মরণ নেই লোকটিকে বলা হলো তুমি চিন্তা এরপর লোকটি বলল একটি কাজ ছাড়া এমন কোনো ভালো কাজের কথা আমার স্মরণে আসছে না আর তা হলো দুনিয়ার জীবনে আমি লোকদের সঙ্গে ব্যবসা করতাম ব্যবসায়ী আদান প্রদানের ক্ষেত্রে আমি লোকদের সাথে সহানুভূতিশীল থাকতাম আর আমার আর দেনাদার ধনী লোক হলেও আমি তাকে সময় দান করতাম আর দেনাদার গরিব হলেও আমি তাকে আমার পাওনা মাফ করে দিতাম এনেক আমলের কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করালেন বুখারি ও মুসলিম হাদিসের বর্ণনাগুলোর দ্বারা প্রমাণিত হয় হাদিসের এ বর্ণনাগুলো দ্বারা প্রমাণিত হয় যে হালাল উপার্জনের জন্য হালাল ব্যবসার বিকল্প নেই আর যে ব্যবসায় বরকতের জন্য কসম করা হয়ে থাকে তা থেকে বিরত থাকা অবশ্যই জরুরি কেননা শুধু ব্যবসায় রয়েছে প্রতিটি মানুষের রিজিকের দশ ভাগের নয় ভাগ কানজুল উম্মাল আবার হালাল জীবিকা উপার্জনের জন্য হালাল ব্যবসা বাণিজ্যে যদি কেউ জীবন উৎসর্গ করে দেয় তবে সে শাহাদাতের মর্যাদায় ভূষিত হবে বুখারি সুতরাং মুমিন মুসলমানের উচিত ব্যবসা বাণিজ্যে বেশি বিক্রির আশায় কসম না করে বৈধপন্থায় ব্যবসা বাণিজ্য করা তাতে অল্প বিক্রি হলেও থাকবে বরকত এর ব্যতিক্রম হলে ব্যবসায় বরকত থেকে বঞ্চিত হবে মানুষ আল্লাহ তালা মুসলিম উমাহকে হাদিসের অনুসরণ ও অনুকরণে ব্যবসা বাণিজ্য করার তফিক দান করুন হাদিসের উপর যথাযথ আমল করার তৌফিক দান করুন আমিন আশা করি আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের সকলের অত্যন্ত ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দেবেন আর আপনার বন্ধুবান্ধব ও পরিবার পরিজনদের সাথে আমাদের এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ইনশাল্লাহ আপনাদের সাথে আবারও কথা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে وفي دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته